সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আছে আমি একটা বিগ সারপ্রাইজ দিব যারা আলপা মাইনিং করতেছেন আলপা মাইনারদের জন্য একটা বিগ সারপ্রাইজ আছে দেখ আমি আসলে দেখাচ্ছি বেশি কথা বলবো না আলফা মাইনারদের জন্য সেই বিগ সারপ্রাইজটা কি দেখেন আলফা মাইনারের বিগ সারপ্রাইজ এটা আছে ইন্টারফেয়ার নতুন ইন্টারফেয়ার দিয়েছে সবাইকে আসলে এই যে ইন্টারফায়ারটা এই যে এটা হচ্ছে এটা কি দিচ্ছে দেখেন আপনারা সবাই তো এখানে দেখেন দেওয়া আছে হচ্ছে Alpha Xmas trot out the winter holiday. Alpha Network rewards everyone with hug price. See the holiday offers below. Uh, it has a grab 3x rewards with the uh, Xmas loot box এর অর্থটা হচ্ছে যে আমরা যে এই যে লুট বক্সটা খেলি যখন আমরা যে লুট বক্সটা খাই ঠিক সেই সময় যে লুট বক্সে যে এই যে এই যে এই যে আমাদের যে লুট বক্সটা এই লুট বক্সটা আমরা যখন খাই তখন সে সময় আমাদের কি দেখায় এখানে আমরা আগে লুট বক্স খেতাম জিরো পয়েন্ট ফাইভ এখন এটাকে থ্রি গুণ বৃদ্ধি পেয়েছে আমরা যদি আগে একটা পাইতাম তাহলে তিনটা পাইতাম এখন আমরা হচ্ছে করব কি তিনটা থেকে আমরা নয়টা পাবো এবং যারা নয়টা পাচ্ছিলাম তারা এখন আমরা আঠারোটা পাবো এটা হচ্ছে আমাদের মজার ব্যাপার এবং buy any amount on the exchange এবং উই মেক ইট ডাবল মানে আমরা যখন বাই বা সেল করব এটা আমরা ডাবল বা ট্রিপল পাবো এখন তারপর হচ্ছে দেখা যাচ্ছে কি the white paper has been update project press the রেম্পা দেখি আমাদের হোয়াইট পেপার কি আপডেট দিচ্ছে আমরা আপডেটটা দেখাচ্ছি আমি আপনাদেরকে সরাসরি আপনারা অবশ্যই দেখেন এই যে দেখেন what is alpha network alpha network is the recoveration system that provider মানে এখন প্রজেক্টটা হচ্ছে আমাদের press one mining the upgrades মানে এখন আগে যেটা ছিল এখন আমাদের তিন গুণ আপডেট করে দিছে এখানে হচ্ছে আরেকটা জিনিস দেখাবো এই যে যে আপডেটটা আছে এই আপডেটটা কতদিন পর্যন্ত চলবে দেখেন এই আপডেটটা চলবে হচ্ছে আপনার এই যে এই আপডেটটা চলবে দ্য ইভেন্ট লাস্টেড মানে এটা হচ্ছে দশ এক দুই হাজার তেইশ সাল পর্যন্ত এটা চলতে থাকবে এর মধ্যে এখানে হচ্ছে যে এখানে আমাদের এনএফটি দেওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে আসলে এটা বলতে পারবো না তবে এই যে earn more the every thirty minutes পর পর আর আমরা যখন লুট বক্স খাবো তখন আমাদের অটোমেটিকলি কিন্তু বৃদ্ধি পাবে মানে আমি হচ্ছে যে আমার এখন হচ্ছে যে চৌত্রিশশো পঁয়ত্রিশ তো এটা আমার খুব বেশি সময় লাগে নাই আমার দুই মাসের মধ্যে হয়ে গেছে দুই মাসও লাগে নাই এক মাস এক মাস হচ্ছে প্লাস সামথিং হবে আমি হচ্ছে যে প্রতিদিন লুট বেশি খেতাম না এখন আসলে এটা হচ্ছে প্রথফুলি একটা প্রজেক্ট এবং বর্তমানে দেখেন আমাদের হচ্ছে বর্তমান আলপা নেটওয়ার্কের বর্তমান আমাদের এর দাম কত দেখি একটু আগে আমাদের হচ্ছে যে আলপা আজকে রেট কত দাম আর একটু প্লিজ এক্সচেঞ্জের ব্যাপারটা আপনাদেরকে দেখাই এই আলফা এক্সপেন্স দেখি আলফা এক্সপেন্স কি দিছে এই যে within your precious alpha coin during the event trade you will recover double the coin we will pay the different appearance এটা হচ্ছে দশ এক দুই হাজার পর্যন্ত দেখেছে এখন রেট চলছে আলফার zero point one four dollar তারপরে আমার চৌত্রিশশো আমরা কত দেখলাম চৌত্রিশশো পঁয়তাল্লিশ দেখেছি তার মানে আমার কত হয়েছে এখন দেখেন ইউ উইল রিসিভ আটষট্টি নব্বই alpha you will pay an extra চারশো তিরানব্বই dollar for your order order হয়েছে এটা মানে আটষট্টিশো নব্বই আলফা এটা আসলে দেখাচ্ছে আর আমার দেখেন কত ডলার দেখাচ্ছে চারশো তিরানব্বই ডলার এখন দেখাচ্ছে মানে বর্তমান যে রেট আছে সে রেট অনুযায়ী এটা শো করতেছে তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো আর যারা যারা মানে মাইনিংটা করতেছেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে আসলে এটা ছড়িয়ে দেন যে আমরা কিভাবে এটা হচ্ছে যে বেশি বেশি বেশি মাইনিং করবে কারণ অলরেডি কিন্তু নব্বই কে সেল হয়ে গেছে এবং বাই কিন্তু ওয়ান কে আছে আর কয়েন সাপ্লাই কিন্তু খুব বেশি নাই তাই আপনারা এটা মিস করবেন না আর হচ্ছে যারা যারা এখনও এটা মাইনিং করেনি মাইনিংটা করে নেন মাইনিং হচ্ছে রেফারেল কোড হচ্ছে যে আমার এটা যেমন এটা হচ্ছে রেফার করা আপনার এটা ব্যবহার করে রেফার করবেন তো অবশ্যই আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পারছেন আর যারা বুঝতে পারেননি তারা হচ্ছে যে আমার এর আগে যে ভিডিওটা রয়েছে কিভাবে আপনারা ওপেন করবেন সেই ভিডিওটা দেখে দেখে আপনারা ওপেন করবেন সকলকে ধন্যবাদ যারা এখনও মাইনিং শুরু করেননি তারা অবশ্যই এটা মাইনিং করতে পারেন